আসো আসো আসো আসো এই যে যে যে যে যে যে যে যে আসো আসো দাঁড়ো ওকে ধরো না আসো আসো আসো